এটা হচ্ছে বাস মক্কায় যাওয়ার জন্য যে বাস আছে সে বাসের জন্য টিকিট কাটছিলাম এটা হচ্ছে বাস সে বাস এসে গেছে এখন বাজে হচ্ছে আটটা দেখি কয়টা বাজে পৌঁছানো যায় এবং সবাই যাচ্ছে কাছের কোয়ালিটি হাইফাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সবার টিকিট চেক করতেছে হচ্ছে বাস সৌদি এসে বসছি সামনে আবার নামতে হবে অন্য জায়গায় আসরের নামাজ পড়ার জন্য ফাইনালি জমা নামাজ পড়া শেষ করলাম পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সবই মক্কায় যাবে এবার আবার গাড়িতে উঠি দেখি সামনে আবার ইনশাল্লাহ নামবো এবং সাথেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহর পথে কত দূর কি যেতে পারি দোয়া করবেন সবাই ফাইনালি চলে আসলাম এখান থেকে নাকি হ্যারাম বানতে হয় যাকে বলা হয় যে সাদা কাপড় বানতে হয় এখানে হাজার হাজার সাদা কাপড় কিনতে পাওয়া যায় ইফতারের টাইমও হয়ে গেছে আর কাপড় কিনে এখানে বসে গোসল করে এখান থেকে বের হয়ে মদিনের উদ্দেশ্যে রওনা ইনশাআল্লাহ সামনে যেটা দেখতে পাচ্ছেন এই বাসটা এসেছে আমি হলো সেই মসজিদ যেই মসজিদ আয়সা আদি আল্লাহ তালা সে নামাজ পড়ছিল দুই রাকাত এখানে সবাই দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে গোসল করে আগে গোসল করে তারপরে হ্যারাম পরে সদন ভাই এই মসজিদটার নাম জানি কি বললেন আয়সা মসজিদ থানে গোসল করে থানে গোসল করে তারপরে হেরাম করে আলহামদুলিল্লাহ দুই রেখাত নামাজ পড়ে বের হলাম এখন গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মক্কায় এলাকায় গিয়ে দেখা হবে ফাইনালি এই রুমটা দিল কোম্পানি যে বাসে নিয়ে এসেছিল এই রুমটা দিল পাঁচজন থাকার জন্য এখানে একজন এখানে তিনজন এই জায়গায় একজন পাঁচজন থাকার জন্য এই কোম্পানি দিয়েছে আমি করতেছে এভাবে আর দিকে চাবি নদী তো ঘুরে গিয়ে খালি আর দিকে চাবি لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله وحده لا شريك له যতটুকু বীর ভাবছিলাম ততটুকু বীর না Salam. <coughs> <coughs> <coughs> لنا ولوالدينا ولوالدينا ولوالدينا ولوالدينا ولمن لهم حق علينا ولمن لهم حق علينا وللمؤمنين والمؤمنات والمسلمين Vamos a Vamos a Vamos a Yeah. لبيك اللهم لبيك إن الحمد اللهم صل اللهم لبيك Ubangiji ya Allah ka mayan mata da kai ta kuma kayinta. Ubangiji الطريق اقطع صلاتك وارجع ঘোরা শেষ এখন উপরে যাইয়া সাতবার ঘুরতে হবে সাতবার ঘুরতে হবে এই যে সিঁড়ি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর রহমতে আল্লাহর পবিত্র কাবা শরীফ আসতে পারছি এবার দেখাচ্ছি উপরে উপরে যে সাতবার ঘুরতে হয় না উপরে দেখাচ্ছি যে সাতবার কোথায় ঘুরতে হয় এই জায়গাটা হচ্ছে সাতবার ঘুরতে হয় তারপরে আমরা শেষ আমরা কমপ্লিট ছেলে আর মেয়ে নাই হাজার হাজার মানুষ এখানে আসছে আল্লাহর কাছে এক সাইড দিয়ে এক সাইড দিয়ে মহিলা মানুষরা নামাজ পড়তেছে না মহিলা মানুষের আমরা সাইড দিই কিন্তু মহিলা মানুষ আমাকে সাইড দেয় না পরে আবার বাইরের দৃশ্যে দেখা হবে অনেক ভিড় তো তো এটা হচ্ছে মক্কার গেট এই হচ্ছে জমজম কুয়ার পানি হ্যাঁ পানি পিয়া পানি পিয়া পানি পিয়া পানি পিয়া সালাম আজ এন্দি রোড আছে আদাইলা মানে ওই মানুষের মানে ইয়ে দেবে মানে বেড়ে যেমন সিস্টেম আনারে যান আপনার মাছ পড়ছি স্যার اه بعد ما نخلص ان شاء الله আমি কথা বলে দেবেন সোজা সাতবার দিয়ে গেছে সাতবার যেখান থেকে ছিল হ্যান্ড একবার সামান্য কোনো সামান্য সামান্য কোনো ফাইন কি লাগে ফাইন ফাইন এই হ্যান্ডা তো দিয়ে বেশি থেকে না হ্যান্ডা